আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার রহমান জিম ইউটিউবে আমার এই প্রথম ভ্লগ ভিডিও তো ইউটিউবে সফলতার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন